পথিক যিনি বঞ্চিত মানুষের জন্য বাংলার মানুষের জন্য কথা বলে চলেছেন আইএসএফ চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিক ভাইজানকে স্বাগত জানাই অভ্যর্থনা জানাই আলো না আমার ঠান্ডা লাগছে আর ভালো করবো <laughs> ঠান্ডা বেশি মুর্শিদাবাদে ছিলাম অত ঠান্ডা লাগে নাই এদিকটা ঠান্ডা বেশি হ্যাঁ ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন <laughs> মোতাবাড়ি সটাঙ্গাপাড়া মথাবাড়ি সটাঙ্গাপাড়ার মানুষজন আইএসএফ এর আজকে অফিস উদ্বোধন হলো এবং আমরা এসে কিছু বলবো সেই শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এই শীতকে অপেক্ষা করে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই মাথাবাড়ি এলাকার যারা আইএসএফ এর কর্মী আছে যাদের প্রচেষ্টা আজকে অফিস উদ্বোধন হলো এবং জেলা নেতৃত্ব যারা আছে প্রত্যেকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই সামনে যারা ছোটখাটো হলো মিডিয়ার বন্ধুরা আছেন বড় ছোট সবাই প্রত্যেককে ধন্যবাদ আরো ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হতে চলেছে বর্তমান একটা সময়ের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরেও আমাদেরকে এখন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে আমরা এখনো ভারতীয় কি ভারতীয় নয় এই কোশ্চেনের আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে স্বাধীনতার এত বছর পরেও আদিবাসী সম্প্রদায়ের জল জমি জঙ্গলের যে অধিকার আছে সেইগুলোকে কেড়ে নিচ্ছে স্বাধীনতার এত বছর পরেও যেখানে দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের ভাইরা অযোধ্যার ঝুড়গা অযোধ্যা থেকে শুরু করে দেউচা পাচামির সেখানে তারা দীর্ঘদিন ধরে জীবনযাপন করছে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা চলছে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও অসম থেকে উচ্ছেদের নামে বিজেপি সরকার নিরহ মুসলমানদের উপরে নির্বিচারে অত্যাচার অনাচার করে ক্ষান্ত হয়নি ডাইরেক্ট গুলি করে সেখানকার মুসলিমদেরকে হত্যা করছে স্বাধীনতার এত বছর পরে একটা নির্মবর্ণের হওয়ার জন্য উচ্চবর্ণের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে একটাই অপরাধ গাড়ির স্পিড কেন উচ্চ বর্ণের থেকেও বেশি ছিল স্বাধীনতার এত বছর পঁচাত্তর বছর অতিবাহিত হলো ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম কিন্তু ভাবতে অবাক লাগছে রোহিত ভবলার রহিম বেমলাকে সুসাইড করতে বাধ্য করালো একটাই তার দোষ সে নিচু জাতের হয়ে উচ্চ শিক্ষা অর্জন কেন করছে স্বাধীনতার পঁচাত্তর দিবস দিবস আমরা উদযাপন করলাম ছিয়াত্তরতম দিবসের দিকে আমরা পদা অর্পণ করলাম কিন্তু এখনো পর্যন্ত নাজিবকে আমরা খুঁজে পেলাম না সেই স্বাধীনতার আমরা এতদিন উদযাপন করে আসছি আমাদের প্রশ্ন এখানে লোদা সবর জাতি থেকে প্রথম যিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন চুরি কোথার তিনারকে এত মানসিক অত্যাচারের সম্মুখীন হয়েছিল তিনি সুসাইড করেছিলেন কারণ এই লোধা সবর জাতিরা তারা পড়াশোনা করবে কেন তারা তো উচ্চ বর্ণের পায়ের নিচে বসে থাকবে এই সংখ্যালঘু সমাজের নাজিবরা কেন পড়াশোনা করবে আমি সেখানে পড়াশোনা করবে তাদের সমাজ শিক্ষার নেতৃত্ব তারা দেবে আরে আমরা তো আছি আমরা উচ্চ বর্ণ আমরা তো বর্ণবাদী আছি আমরা তো সংখ্যালঘু সমাজকে শোষণ করব তোষণের নামে শোষণ করব আমরা তো আদিবাসীদেরকে শোষণের নামে তোষণের নামে শোষণ করব আমরা তো পিছনে বর্গের মানুষের নেতা হয়ে থাকবো ওরা কেন পড়াশোনা করবে ওরা পড়াশোনা করার যোগ্য তাদের নাই ওরা যদি পড়াশোনা করে তাহলে ওরা ওদের গ্রামে ফিরে গিয়ে ওদের সমাজ থেকে আরো নতুন করে নাজির তৈরি করবে চুনি কোঠাল তৈরি করবে রোহিত ভেমুলা তৈরি করবে আর যত বেশি বেশি চুনি কোঠাল রোহিত ভেমুলা নাজির তৈরি হবে রোমা ওরাও তৈরি হবে পাপিয়া মান্ডি তৈরি হবে ততই সরকার চাপে পড়বে করলে বর্ণবাদীরা কত পিছিয়ে যাবে এদের অধিকার নিয়ে যে ছিড়িমিলি খেলছে এটা খেলতে পারবে না সুকৌশলে কি করছে নাজিবকে গুম করে দিল রোহিত ভেমুলাকে সুসাইড করতে বাধ্য করালো চুনি কোঠালকেও সুসাইড করতে বাধ্য করালো আর পাপিয়া মান্ডিকে চেষ্টা করছে কিভাবে সুসাইডের দোরগোড়ায় পৌঁছানোতে পারা যায় সেজন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে জাতি বিদ্বেষের শিকার হতে হচ্ছে কিন্তু সংবিধানের পাতা খুলুন সংবিধান কি বলছে আইন দেখুন প্রিভেনশন অফ মাধ্যমে আদিবাসী দলিত ভাইদের রক্ষা কবচ আছে এই যে জাতি বিদ্বেষের শিকার হতে হচ্ছে পণ্যবাদীদের দ্বারা নিচু বর্ণের বিরুদ্ধে কমিউনাল অফেন্স আছে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য সংবিধান বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান পেয়েছি তার থেকে নতুন করে সংযোজন হয়ে তাদের রক্ষা কবচ আছে কিন্তু দুঃখের বিষয় বাস্তবায়ন হচ্ছে যখন জাতীয় লেগাল দিচ্ছে বন্ধ তুলে গাল দিচ্ছে আইন বলছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে নেওয়া যায় কিন্তু নিচ্ছে না কেন কে গাল দিচ্ছে কে বলছে দেখো ওই শাসক দলের ছাত্র তারা লালিত পালিত হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অমুক চক্রবর্তী অমুকের আশেপাশে যখন এই ঘোরাঘুরি করছে পার্থ চ্যাটার্জি অমুক চট্টোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় এদের আশেপাশে ঘোরাঘুরি করছে আর গালাগালি দিচ্ছে সৎক্ষণ মাপ হয়ে যাচ্ছে এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবর জাতি থেকে শুরু করে সাঁওতাল পুলিবাগদি মুসলিম সহ পিছড়ে বর্গকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে অধিকারের লড়াই কোন ভিক্ষা নয় এই যে আজকে আবাস যোজনা দিচ্ছে অধিকারের আমার এটা আমার প্রাপ্য আমার অধিকার রাষ্ট্রের দায়িত্ব আমার কাছে আমার ঘর নাই করতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো ভিক্ষা নয় কিন্তু এমন ভাবে বলছে তোরা আমাদের সরকারের সাথে না থাকলে ভোট না দিলে তোর এটা কেটে দেওয়া হবে বলছে না ভাই কিন্তু এটা তো বলার অধিকার তার নয় কিন্তু আবাস যোজনা দুর্নীতির প্রতিবাদে এই সভাটা রেখেছে সাথে সাথে প্রতি আপনার অফিস উদ্বোধন কিন্তু এটা তো বলার অধিকার তাদের নয় সে আমাকে দান দান করছে না খাইরাতে দিচ্ছে না ওটা আমাদের অধিকার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মৌলিক গুলোকে অক্ষুন্ন রাখা মৌলিক গুলোকে বাস্তবায়ন করা আর মৌলিক অধিকারের মধ্যে খাদ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে বাসস্থান পড়ে এই মৌলিক অধিকারের মধ্যে অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব গৃহহীনকে গৃহের ব্যবস্থা করে দেওয়া এটা কোনো ভিক্ষা নয় কিন্তু চলছে আমরা শুধু সজাগ না থাকার জন্য সচেতন না থাকার জন্য আমাদেরকে দু সাল থেকে একই ভাবে বলে এসেছিল তোমার বাড়ি আসছে অমুকের বাড়ি আসছে তমুকের বাড়ি আসছে ভাই তোর বাড়ি আসছে বলে যত ভোটার সবাইকে বলতে হচ্ছে তোর বাড়ি আসছে বলতো না ভাই আর আমরা কি বলবো জানলা ধরে ছুটতাম এই আমাদের সাথে ঘর নাহলে তোর বাড়ি কেটে দেবো এইরকম ভাবে দু সালের ভোট পার করেছে দু হাজার উনিশের ভোট পার করেছে আর একুশে তো সি এর ভয় দেখিয়ে পার করে দিল আর দু হাজার বাইশের শেষের দিকে সে কি দেখতে পেলাম না গরিবের ঘর পেয়েছে যার প্রাপ্য এই আবাস যোজনা প্রকল্পটা কি যার কাঁচা বাড়ি তারই পাকা বাড়ি দিতে হবে কারা বাড়ি পাবে না তার মধ্যে পনেরোটা গাইডলাইন আছে প্রথম হচ্ছে যারা যদি কারো ঢালাই বাড়ি থাকে কারো পাকা বাড়ি থাকে কারো ছাদযুক্ত থাকে কারো পারিবারিক মাসিক আয় দশ হাজারের উপরে পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে পরিবারের যদি দুই দশমিক পাঁচ একর শেষ যুক্ত জমি থাকে বা কারো ফ্রিজ থাকে কারো চার চাকা দু চাকা থাকে ল্যান্ডলাইন থাকে বা নৌকা ধরার জন্য এই মাছ ধরার জন্য নৌকা যন্ত্রচালিত নৌকা থাকে বা কৃষি লোন নেওয়ার পঞ্চাশ হাজারের বেশি ক্যাপাসিটি থাকে এরা ঘর পাবে না আর আমরা কি দেখলাম তখন লিস্ট আউট হয়েছে আপনাদের কোনো তো হয়েছে নাকি হয়নি হ্যাঁ, হ্যাঁ যারা প্রকৃত প্রাপ্য যারা কালির বাড়ি মাটির দেওয়া ঘরের চর কালো পলিথিন দিয়ে ঘরটাকে ঘিরে রেখে ওর মধ্যে জীবন যাপন করছে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে ওর মধ্যে জীবন যাপন করছে তারে বাড়ি আসলো না দোতলা বাড়ি মার্বেলওয়ালা বাড়ি সরকারি চাকরি করছে বিত্তশীল হয় তৃণমূলের ঝান্ডা নিয়ে কাঁধে করে ঘুরেছে বা তৃণমূলের ঝান্ডা যারা নিয়ে বইছে তাদের আত্মীয় স্বজন এই প্রকল্প আত্মসাত করার চেষ্টা করেছিল যদিও এটা পুরনো মানুষে ব্যাপক প্রভাব পড়ার জন্য এটা তারা করতে বাধ্য হয়েছে নতুন করে নাকি সার্ভে করছে এই নতুন সার্ভের নামে আবার দুর্নীতি চলছে আবার বলছে ভোটটা লোটার জন্য সামনে পঞ্চায়েতে যে আমাদের সাথে না ঘুরলে তোদের নামটাকে আমরা কেটে দেবো আপনাদের বলে রাখি দু সালে যখন লিস্ট তৈরি হচ্ছিল যখন সার্ভে হচ্ছিল আইএসএফ তখন কিন্তু রাজনীতির ময়দানে ছিল না দু সালে দু সালে নতুন লিস্ট তৈরি হচ্ছে দু হাজার যে নতুন লিস্ট তৈরি হচ্ছে এই সময় কিন্তু রাজনীতির ময়দানে আইএসএফ আছে আর আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে ওই গরিব পিতাটাকে তার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য কোনো কাঠমারি খাওয়ার জন্য নয় ময়দানে এসেছে সুতরাং যারা লিস্ট তৈরি করছেন সেই সমস্ত অফিসারদেরকে আইবি মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি এবং যারা বিরোধী পরিবেশন করে নাম নথিভুক্ত করার চেষ্টা করছে যারা নাম নথিভুক্ত করে গরিব মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তারা খাওয়া দাওয়া করেছি তারপর থেকে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করুন তো একটা খেজুর গালে দিয়েছি আমি আমরা দিয়েছি কেউ সেই দুটোর আশপাশে আমরা খেয়েছি আর এখন বাজে কথা আচ্ছা। আপনারা যারা উপস্থিত আছেন সবাই তো কিছু কম বেশি খেয়ে চলে এসেছেন বলুন ভুল বলছি কি স্বার্থ আছে আমার রাজনীতির ময়দানে ব্যক্তিগত স্বার্থে চারিচারিতের জন্য রাজনীতির ময়দানে এসেনি আমার জায়গা ছেড়ে আর খারাপ জায়গায় এসেছি যে জায়গা থেকে আমি বিলং করি তার থেকে অনেক খারাপ জায়গায় লক্ষ্য একটাই গরিবের অধিকার বুঝিয়ে দিতে হবে কারণ আমি ইতিহাস করেছি আপনার আমার পীর মোর্শেদ আলহাজুর পীর কেম রহমতুল্লাহ ইতিহাস করেছি তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে বাংলার মুসলিম সমাজকে জাগ্রত করেছিলেন যেমন ভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেছিল তারপরে তিনি ব্যর্থ হওয়ার পরেও বাংলার মুসলিম সমাজ ভেঙে পড়েছিল নতুন করে বাংলার মুসলিম সমাজ আপনারা আপনাদের মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে পারেন পারেন পারা যাচ্ছে না কেন সংবিধান বলছে আপনি কিন্তু পাচ্ছেন না আপনার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে ঠিক একই ভাবে বিরসা মুন্ডা মাত্র পঁচিশ বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল শহীদ ক্ষুদিরাম বসু শহীদ ক্ষুদিরাম আঠারো বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল প্রফুল্ল চাকি উনিশ বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল পৃথিবী প্রায় তেইশ বছর বয়সে তিনার জীবনকে উৎসর্গ করেছিল এমন করে ভগৎ তিরিশের কোটা পার হয়নি তাদের মূল্যবান জীবনকে উৎসর্গ করেছিল তারা কি স্বার্থে করেছিল তাদের স্বার্থটা কি ছিল একটাই ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে দেশবাসীকে স্বস্তির নিঃশ্বাস দিতে হবে দেশবাসীকে ব্রিটিশদের দেওয়া হাত অধিকারগুলো ঠিক করতে বুঝিয়ে দেওয়ার জন্যই রাজনীতির ময়দানে এসেছে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্বার্থ আর নৌসার সিদ্দিকির স্বার্থ তারা যদি ভাবত আরে আমি কেস খেয়ে যাব আমি মারার হয়ে যাব ব্রিটিশদের হাতে আমি শহীদ হয়ে যাব তাহলে কি আমরা সেই দেশ পেতাম এই স্বাধীন দেশ পেতাম তারা চাইনি করার জন্য তারা আমাদের ভালো চেয়েছিল আমরা এতে ব্রিটিশদের হাত থেকে মুক্তি পাই সেই জন্য আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি কলকাতায় যাবেন আপনারা কোনো সময় যাবেন আগামী একুশে জানুয়ারি আমরা কলকাতায় রাজ্য রাজ্য সংবিধান ডাকতে চলেছি এই দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি এই আবাস যোজনার যে দুর্নীতি হচ্ছে এর বিরুদ্ধে সাথে সাথে দুর্নীতি মুক্ত স্বচ্ছ জনগণের আদর্শ পঞ্চায়েত গড়তে আগামী একুশ তারিখে আপনারা কলকাতায় রাজপথে আসুন আমাদের পায়ে পা মেলায় কলকাতার রাজপথকে আমরা স্তব্ধ করে দিই এই অঙ্গীকারবদ্ধ করি আমরা আপনারা এখন কলকাতায় যান একটা জায়গায় যাবেন আলিপুর যেটা জেল ছিল এখন সেটা আলিপুর মিউজিয়াম হয়েছে আমি তো জানতাম না আমিও গিয়ে সেখানে অভিজ্ঞতা সঞ্চয় করলাম নতুন একটা জিনিস জানতে পারলাম ওখানে গিয়ে ঘুরবেন মিউজিয়াম করে দিয়েছে জেলটা কেন মিউজিয়াম নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে সরি সরি নেহরুজি থেকে শুরু করে যারা যারা যে সমস্ত আমাদের দেশের যোদ্ধারা জেলে ছিলেন যে যে সেলে ছিলেন সেই সেই সেলগুলোকে তাদের নামে করে দেখিয়ে রেখেছে ঘুরতে ঘুরতে আমি একটা জায়গায় গিয়ে পৌঁছালাম সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ ওই জেলার মধ্যেও তো আমাদের অনেক যোদ্ধাকে ফাঁসির মঞ্চে চড়িয়েছে তো ফাঁসির মঞ্চটা এমন জায়গায় রেখেছে তার সাথে সাথে ধরুন এখানে ফাঁসির মঞ্চ ওখানে একটা এখানে একটা রুম করা আছে দোতলা জানালা করা আছে যারা যে গাইড ম্যান ছিলেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এটা এটা এটা এটা তাকে আমি জিজ্ঞাসা করলাম ওটা কি ওখানে এত কাছাকাছি কি ব্যাপার তিনি বললেন যখন আমাদের স্বাধীনতা সংগ্রামীগুলোকে ব্রিটিশদের গুপ্তচরের মাধ্যমে ধরা পড়তো এই ব্রিটিশদের গুপ্তচর কারা ছিল জানেন আজকে যারা আমাদের কাছে এই বিজেপি যারা তো আমাদের যোদ্ধাদেরকে যখন এই ব্রিটিশদের গুপ্তচরেদের মাধ্যমে যখন ধরা পড়ে যেত তাদেরকে বিভিন্ন জেলে গিয়ে রাখত কোনো সময় এই আন্দামানে পাঠিয়ে দিত আন্দামানের যেখানে যেখানে শহীদদের সংখ্যা লিস্ট দেখলে দেখতে পাবেন বাঙালিদের নাম সব থেকে বেশি গুজরাটি আজকে যারা সব থেকে বেশি দেশভক্তির সার্টিফিকেট চাইছে যে অমিত শাহ থেকে শুরু করে মোদীবাবু তাদের রাজ্যের মানুষের নাম খুঁজে পাওয়া যাবে না আতসকাজদের দেখলেও গুজরাটিদের স্বাধীনতা সংগ্রামে কি অবদান যারা দায়িত্বশীল আছে খুঁজে পাবেন না কিন্তু বাঙালিদের নাম পাবেন আর কোথায় পাবেন ইতিহাস তো শেষ করে দিচ্ছে মুছে দেওয়ার চেষ্টা করছে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে আর কোথায় পাবেন চলে যান দিল্লির ইন্ডিয়ার গেটে সেখানে প্রায় নব্বই থেকে বিরানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে সিক্সটি পার্সেন্ট নাম সংখ্যালঘু সমাজের থেকে বিলং করি আমরা যারা তাদের পূর্বপুরুষের নাম সেখানে লিপিবদ্ধ আছে সেটাই প্রমাণ দিচ্ছে আমরা দেশের জন্য কি করি এখানে যাবেন আলিপুর মিউজিয়ামে যাবেন জেল থেকে মিউজিয়াম হয়েছে সেখানে গিয়ে আমি দেখলাম যে একটা ফাঁসি মঞ্চ করা আছে ফাঁসি মঞ্চ উল্টো এরকম খোপ খোপ যে বড় বড় জানালা করে আর মতো আছে তখন আমি জিজ্ঞাসা করলাম এখানে রাখি মা যে কোনো কৌতূহল জিজ্ঞাসা করছিলাম কোনখানে টাওয়ার ছিল সেটাও জিজ্ঞাসা করলাম জানতে পারলাম কোনটা মেডিকেল সেন্টার ছিল সেই সময় হসপিটাল ছিল জেলের সেটাও জানলাম তো এটা বললো সেই সময় ব্রিটিশদের গুপ্তচরের মাধ্যমে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যারা ধরা তাদেরকে ধরে নিত অনেককে ফাঁসি দিত আর বাকিগুলোকে নিয়ে এসে জানালাতে দাঁড় করাতো জানলায় দাঁড় করিয়ে দেখাতো এই দেখো তোমরা দেশের জন্য লড়াই করছো দেশকে স্বাধীন করতে চাইছো আমাদের হাত থেকে দেশকে কেড়ে নিতে চাইছো আমাদের রুলসকে তোমরা মানতে চাইছো না ওই দেখো তোমাদের সহযোদ্ধাদের কি হালো খেলে তাদেরকে ফাঁসি মঞ্চে দাঁড় করিয়ে ফাঁসি দিত আর আমাদের স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদেরকে দেখাতো যাতে ভয় পেয়ে গিয়ে তারা স্বাধীনতা থেকে বিমুখ হয়ে যায় কিন্তু আমাদের যোদ্ধারা আমাদের যোদ্ধারা সেই সময় দুশো করতে পারবো না সেই যুব সমাজ আমি বলছি সেই যুব সমাজ সংবিধানকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে নতুন করে আহ্বান জানাচ্ছে আইএসএফ আসুন সেই বিশ্ব বছর ধরে সমাজে প্রয়োজন আছে আমাদের নতুন করে সমাজে প্রফুল্ল দরকার এই সংবিধানটাকে আমরা সুরক্ষিত রাখতে পারি এই সংবিধানকে আমরা সুরক্ষিত রাখতে পারলে আমি আপনি ঠিক করে বাঁচতে পারবো আমি আপনি ঠিক করে জীবন যাপন করতে পারবো অন্যথায় আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে একদিকে একদিকে সংখ্যালঘুদের খাদ্যাবাস শুধু ওটা তো অনেক দূরের কথা আপনার রাজ্যে আপনার জেলায় মালদাতে আচ্ছা, রতুরাতে সম্ভবত ওটা মালদাতে হিজাব পড়েছিল আমার এক মা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিল সে কাজও করে আশা কর্মীরা কিসের কাজ করে তাকে স্বাস্থ্য কেন্দ্র থেকে বার করে দিয়েছিল কিন্তু হিজাব পড়াটা তো তার সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকার বাংলাতেও আজকে ভুলণ্ডিত হচ্ছে হাওড়া জেলাতে হাওড়া জেলার সমাজের কোনো আশপাশে হ্যাঁ, এই মুর্শিদাবাদে কান্দিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনাতে ইরাপুরে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল সেখান থেকে তাকে বলছে হিজাব খুলো না পরীক্ষা দিতে দেব না কদিন আগে দেখেছে যেমন মুসলিমদের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার হরণ হচ্ছে সাথে সাথে হিন্দু ভাইদের হচ্ছে কদিন আগে এই টেটের এক্সাম হচ্ছিল টেটের এক্সামে আমি কি দেখলাম এক পঞ্চায়েতের প্রধান হলে গিয়ে ঘুরছে মস্তানি করছে কোনো বাবা নিরাপত্তার ব্যাপার নাই আমার এক হিন্দু বোন শাখা পালা পড়েছিল তাকে শাখা পালা না খুললে শাখার পালা না খুললে তাকে পরীক্ষা হলে ঢুকতে দেবে না সে বলেছে আমি খুলব না সে পরীক্ষার হল থেকে ফিরে এসেছে তাহলে গণতান্ত্রিক দেশে যে যার ধর্ম নিয়ে বেঁচে থাকবে একজন হিজাব করে পরীক্ষা দিতে যেতেই পারে নেমেছে রাজনীতির ময়দানে নেমেছে আর এইগুলো যখন করছি আমি আমি যখন এইগুলো করছি কি বলছেন মুসলিম এলাকায় গিয়ে বলছে আমি বিজেপির দ্বারা আর হিন্দু ভাইরা যেখানে বেশি থাকে সেখানে বলছে আমি মুসলমানদের পার্টি আবার অন্য কোনো মাঝারের যদি থাকে বেশি সেখানে যেমন শামসেরগঞ্জ বা ফারাক্কা দিকে যে বলছে ও তো পীরেদের ছেলেরা পাঠি করছে মানে বুঝতে পারছে যাকে যেদিকে কাটা যায় কাটার চেষ্টা করছে সময় এসেছে ধর্ম ধর্মের জায়গায় অন্য বর্ণর জায়গায় মাঝা মাঝামের জায়গায় রেখে আমাদের অধিকার আমাকে দিতে হবে এই লড়াই আসলে এগিয়ে যাই আমরা এই আমাদেরকে ধর্মে ধর্মে লেগে চেষ্টা করছে ধর্ম ধর্মের মধ্যে দিয়ে লাগিয়ে দেওয়া যায় সেটা গরিবের হক গরিবকে সেটা আমরা বুঝিয়ে দিতে পারবো আজকে আমরা যারা আছি এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম সম্প্রদায়ের মুসলিম মানুষ তাই তো নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষ আমি আপনাদের বলি আপনারা আমি এখানে কোনো ধর্মকে প্রমোট করতে আসিনি আমি তারপরেও আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কি প্রশ্ন করেছিল তার তার শিষ্যরা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি তিনি বলেছিলেন ক্ষুধার্থকে খাদ্য দাও তারপরে সালাম অচেনা মানুষ জানা অচেনা মানুষকে সালাম দেয় তো প্রথম কি বলেছিলেন তিনি ক্ষুধার্থকে খাদ্য দিতে বলেছেন তিনি কি একবারের জন্য বলেছিলেন যে হিন্দু ক্ষুধার্থকে খাদ্য দেবে না শুধু মুসলমানকে খাদ্য দেবে কোন তিনি ধর্মের কোন ক্লাসিফিকেশন রেখেছিলেন ধর্মের কোন সীমানা রেখেছিলেন বন্ধের কোন সীমানা রেখেছিলেন জাতের কোন সীমানা রেখেছিলেন লড়াই আছে খাদ্যের লড়াই বাসস্থানের লড়াই ভারতবর্ষ আজকে ক্ষুধার সূচকে একশো ষাট নম্বরে পৌঁছে গেছে যদিও কেন্দ্র সরকার সেটাকে অস্বীকার করছে আমাদের যে কেন রাজনীতির ময়দানে আসবে আরে বাবু দাঁড়ি রাজনীতির ময়দানে আসলে তুমি ছেড়েছো তখন রাজনীতির ময়দানে ছিলাম এত প্রতিবাদ করতে পারিনি আমরা রাজনীতিকে অনেক দূরে ছিলাম এখন আবাসে ছাড়তে চেয়েছো তোমার তো কল বন্ধ করে দিচ্ছি ভাই ওই কল বন্ধ করেছি বলে কেন রাজনীতির ময়দানে আসবে আরে দাঁড়ি চুপিওয়ালা যখন ভোট দেবে ভোটটা মিষ্টি মিষ্টি লাগবে আহ চাচা যখন ভোটটা দিচ্ছে দাদু যখন ভোটটা দিচ্ছে মলি সাহেব যখন ভোটটা দিচ্ছে পিস সাহেব যখন ভোটটা দিচ্ছে সাহেব যখন ভোটটা দিচ্ছে আমির যখন ভোটটা দিচ্ছে আমির সাহেবের ভোট পিস সাহেবের ভোট তখন খুব মিষ্টি লাগছে আর এরাই যখন রাজনীতির ময়দানে এসে নিজেদের ঐক্যের জন্য মানুষের স্বার্থে জনগণের স্বার্থে সংবিধানের স্বার্থে রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে যখন ভোটটা চাইছে তখন সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে তোমার সাম্প্রদায়িক তোমার বুঝতে পারছে কেন সাম্প্রদায়িক দায়ী বলছে ভাই ওই খাওয়ার কল বন্ধ করে দিচ্ছে আপনারা জানিয়ে যায় খাওয়ার কলটাকে বন্ধ করতে হবে বিধানসভায় মন্ত্রী মহোদয়া বলছে ষোলো লক্ষের ষোলো লক্ষের বেশি বার্ধক্যে যারা উপনীত হয়েছে তাদের ভাতা পাচ্ছে এখানে আপনারা বলুন তো আপনাদের বুথে এমন অনেক লোক তো আছে যারা বার্ধক্যে উপনীত হয়েছে ভাতা পাচ্ছে না আছে তো এরকম অনেক না সবাই ভাতা পাচ্ছে হ্যাঁ? একটু রিয়াকশন দিয়ে ভালো লাগবে ভাই নালে আমি ছোট করে দেবো ঠান্ডা লাগছে সবাই ভাতা পাচ্ছে না যারা প্রকৃত গরিব তারা পাচ্ছে না অন্যজন ছেড়ে দিচ্ছে কোনটা একটু বলুন ভালো লাগবে ভাই হ্যাঁ। যারা প্রকৃত অর্থে যাদের পাওয়ার যোগ্য তারা কি পাচ্ছে ভাই হ্যাঁ। কিন্তু ষোলো লক্ষ লোককে ষোলো লোকের অধিক লোক পশ্চিমবাংলায় ভাতা পাচ্ছে তাহলে এই ভাতাগুলো কারা খাচ্ছে যেখানেই যাই সবাই বলে ভাই যে প্রকৃত যারা গরিব তারা ভাতা পায় না হয় তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে নেতার ছালা নেতার শ্বশুর নেতার মামা শ্বশুর নেতার খালা শ্বশুর নেতার দাদু পদ দাদু গোষ্ঠীর ঠ্যাং তারা পেয়ে যাচ্ছে আর যারা গরিব আমাদের বুথের লোক তারা পাচ্ছে না এই বুথ মনে হয় তার বাইরে নয় একই ভাবে বিধবা ভাতা পনেরো লক্ষের টার্গেট রেখেছে পনেরো লক্ষ বিধবাকে যদি ভাতা দেয় আপনার বুথের সেই বিধবা মায়ের কথা ভাবুন তো যা সত্যি অর্থে বিধবা ভাতা প্রয়োজন তার যদি মাসে এক হাজার টাকা করে সে পায় তার সংসারে চলতে অনেক সুবিধা হবে সে কি ভাতা পাচ্ছে তাহলে ভাতাটা নিচ্ছে কে আপনাদের এখানে একটু খোঁজ নিলে আপনাদের এখানে হয়তো বেরিয়ে যেতে পারে আমি গ্যারান্টি নিতে পারছি না খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের অনেক বন্ধু তার বাপ বেঁচে থাকার পরও মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে এরা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে ভাই বুঝতে পারছেন না আপনি অবাক হয়ে যাচ্ছেন নাকি এদের কি বিশ্বাস নেই আমার কাছে দু তিনটে তথ্য আছে আমি জোগাড় করে রেখেছি কোন সময় যদি এদের আমি বলছি আমার নামে কেস করতে পারে তো প্রমাণ দেখা আমি কোর্টকে যে দিয়ে দেবো আমার কাছে প্রমাণ আছে যে মা বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলেছে আপনারা খুঁজলে পেয়ে যাবে কারণ এই রোগ কি মারাত্মক রোগ না শুধু কি ওই বঙ্গে সীমাবদ্ধ আছে এই বঙ্গেও লেগে গেছে তাহলে পনেরো লক্ষ ভাতা ভাই কোথায় যাচ্ছে মন্ত্রী বলছে আমি পনেরো লক্ষ ভাতা দিচ্ছি আর আমার বুথের বিধবা মাটা যে গরিব মা পাওয়ার দরকার তার আর কেউ নাই সংসার চালানোর মতো কেউ নাই ভিক্ষা ছাড়া কোনো পন্থা নাই সে পাচ্ছে না এই যখন খাবার কলেদের বন্ধ করতে আসছে এই বলছি এই মাইক ধরে নসার সিদ্দিকি বিজেপির অমুকের কাছ থেকে এত টাকা নিয়েছে তমুকের কাছ থেকে অত টাকা নিয়েছে সাড়ে পাঁচশো কোটি টাকা নাকি আমি দিল্লিতে গিয়ে নিয়েছি ভাই ভাই সাড়ে পাঁচশো কোটি টাকা নাকি কম ভাই যদি নেওয়া হতো এই ঠান্ডায় মাঝে মাঝে হাত ভরে নিচ্ছি ঠান্ডা লাগছে ওই সকাল দুটোর সময় খেয়েছি এখনো খাইনি টাকার মুখে থুতে বেরিয়ে যাচ্ছে এই বলার আমার দরকার ছিল আমি তো কলাটা বলাতে না ভাই আমি যে কেউ এত টাকা দেয় কিছু টাকা আমি দিয়ে আবার কিছুটা অল্প টাকা নিয়ে কানাডা পালাবে শান্তির সাথে থাকবে আমি বোঝানোর জন্য বলছি আমার যাওয়ার দরকার নেই আমার জন্মভূমি আমি ভিক্ষা করে খেলো আমি আমার জন্মভূমিতে থাকবো আমার বাপদাদার কবর এখানে আমার চোদ্দ গোষ্ঠীর কবর এখানে আমার ছেলে কানাডা চলে যাবে আমি বোঝানোর জন্য বলছি আমি যদি সাড়ে পাঁচশো কোটি টাকা নিয়ে আমার তাহলে কি দরকার বলেন এই মাইকেলে লাগানো চিৎকার করার কি দরকার আছে ভাই আপনাদেরকে বলছি হলে মিসগাইড করছি যখন আমি মানুষের কথা বলছি অধিকারের কথা বলছি যখন আমি বিধানসভায় বলছি আর রাজ্যে হিজাব নিয়ে গন্ডগোল হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ মুখ বন্ধ করে কেন আছে আমি যখন বিধানসভায় বলছি বিধানসভার বাইরে বলছি আপনাদের মধ্যে মানুষরা সচেতন হচ্ছে আর সত্যি তো সংখ্যালঘু হচ্ছে সচেতন হচ্ছে মা বোনেরাও তখন সত্যিকারের ভাবছে আগামী দিনে আপনাদের সন্তানগুলো হিজাব নিয়ে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে কি পারবে না আজকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কিন্তু অনেক প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে যখনই আপনাদেরকে বলছি তখনই তৃণমূলী বন্ধুরা মাইক লাগিয়ে আমাকে বিজেপি বলছে আমি যখনই nineteen eighty nine prevention of সিরিজ অ্যাক্ট এসটি এসসি ভাইদের জন্য রক্ষা কর্মীদের কথা যখনই বলছি তাদেরকে যখন জানিয়ে আছে আপনাদের সংবিধান অনেক কিছু দিয়েছে জাস্ট আমি একটা আপনাদেরও জানিয়ে দিই মাইকের মাধ্যমে এসটি ভাইদেরকে বলে দিই টাইম স্বল্প একটা জাস্ট বলছি যখন কোনো এসটি এসসি ভাইদের আইনের প্রয়োজন হবে আইনের ব্যবস্থা হতে হবে উকিলের দরকার হবে রাষ্ট্রের রাজ্যের দায়িত্ব হচ্ছে বিনামূল্যে উকিল পরিষেবা রাজ্যকে দিতে হবে এটা এসটি এসসি ভাইদেরকে যখনই জানিয়ে দিচ্ছি তখনই এসটি এসসি ভাইদের কাছে গিয়ে বলছে এই নওশাদ সিদ্ধিকিত মাথায় টুপি দাঁড়িওয়ালা ছেলে ও মুসলমানদের দল ওর কাছে কাছে কাছে যাস না বুঝতে মানে ওরাও চেষ্টা করছে কাকে কোন ঠান্ডা করবো আমি যখন ছুটে চলেছি যাই অযোধ্যা আদিবাসীদেরকে উচ্ছেদ করার জন্য দেউচা চলে যাচ্ছি ওখানের কথা বিধানসভায় বলছি বিধানসভার বাইরে বলছি আমি রুমা কথা এক আদিবাসী সম্প্রদায়ের ভুলের উপরে আবগারি দপ্তর যে অত্যাচার চালিয়েছিল তার বিরুদ্ধে যখন আমি বিধানসভার মধ্যে বলছি তখনই বাইরে এসটি এসসি সমাজের মানুষজন যেখানে বেশি থাকছে সেখানে যে বলছে এই মুসলমানদের দল আইএসএফ থেকে তোমরা দূরে থাকো একই ভাবে যখন আমি রমজান মাস আসে ফলের দাম দ্বিগুণ হয়ে যায় কিন্তু নেতারা এসে মাথায় টুপি দিয়ে ঘুমটা দিয়ে আর সন্ধ্যাবেলা ইফতার করতে বসে যায় রোজাদারদের সাথে বলে নাকি এই ইফতার মাহফিল করছে অনেক কিছু ইফতার পার্টি করছে ভালো কথা আমার প্রশ্ন তোমাকে ইফতার মাহফিল পার্টি করতে হবে না তোমার দেখার দায়িত্ব হচ্ছে তুমি ক্ষমতায় আছো আপনি ক্ষমতায় আছে আপনার দেখার দায়িত্ব হচ্ছে রমজান মাসে যখন সারাদিন একটা লেবার একটা কৃষক সময়ে আপেলের কিলো একশো টাকা হলে রমজান মাসে আড়াইশো তিনশোর কাছে ঠেকিয়ে দেয় জেলে যে লেবু এমনি সময় আমরা দশ টাকা পিস কিনি সেটা রমজান মাসে তিরিশ টাকা পিসে পৌঁছে দেয় বেদানা থেকে শুরু করে আঙ্গুর থেকে শুরু করে ইফতারের যে সামগ্রী আমরা কিনি আরে শসা যেটা এমনি সময় দশ টাকা কিলো কেউ নিতে চাই না বাজারে গিয়ে আমি বাজার করেছিলাম সত্তর টাকা কিলো আমাকে শশা কিনতে হয়েছে হয়তো আমি বিত্তশীল আমার হয়তো অল্প কিছু আছে আমি কিনে নিলাম কিন্তু যে আমার এলাকায় আমার পাড়াতে ভ্যান চালায় যে মাঠে খাজে খাটে দিন আনে দিন যায় সেই লোক নাকি কিন্তু এরা নাটক করে ঘুমটা টেলে মাথায় টুপি করছে তোমাকে রোজাদারের মতো নাটক করতে হবে না তুমি যদি সত্যিকারের অর্থে সংখ্যালঘুদেরকে ভালোবাসো রোজাদারকে যদি সম্মান দাও তাহলে ফলের দাম না দ্বিগুণ হয়ে যায় টাস্ক ফোর্স গঠন করে ফলের দামকে কন্ট্রোলে রাখো এটা তোমার দায়িত্ব যখন আপনার সামনে এটা বলে দিচ্ছি তখনই আমি নাকি বিজেপির দালাল হয়ে যাচ্ছি বিজেপির কাছ থেকে এত কোটি তত কোটি নিচ্ছি বলে আমার নামে মিথ্যে প্রচার করছে তারপরে কি আমি গলা ছেড়ে দেবো নাকি না ওরা আমাকে সার্টিফিকেট দেবে আমি তবে হবে মা জানে আর মন জানে বাপ আপনি যতই বলেন না আমার বাপ ওই ওই ওই ওই ওই উনি উনি যতই সার্টিফিকেট লিখে থাকুন আপনার বাপ কিন্তু আপনার মা বলতে পারবে আপনার জন্মদাতাকে আর আপনি আমি যতই ভালো মানুষের মতো বক্তব্য দিয়ে যাই না কেন আমার মন যদি পাপ থাকে আপনি ধরতে বলে মন কিন্তু ঠিক বলবে এটা তুমি মিথ্যা বলছো এটা মিথ্যা বলছো এটা মিথ্যা বলছো সুতরাং মন জানে পাপ আর মা জানে বা ওরা আমাকে দিল বলে আমি ভেঙে পড়ি না আমি মানুষের কল্যাণার্থে মানুষের অধিকারের স্বার্থে আমি রাজনীতির ময়দানে এসেছি মানুষকে আমি রাজনৈতিকভাবে সচেতন করে আমার দায়িত্ব বলে মনে করি সেটা দায়িত্ব পালন করার চেষ্টা করছি মাত্র আর কিছু নয় ভাই শীতের সময় অনেক বড় মেলা হয়েছে রাতে গিয়ে আসছে আমাকে আবার কলকাতায় ফিরতে হবে দেখছি কলকাতায় যাওয়ার কতক্ষণ জায়গায় থেকে যাবো নাকি সেটা ভাবছি কুয়াশা যদি থাকে থাকে থেকে যাবো নাহলে সকালে আবার বার হতে হবে সমস্ত করব আবাস যোজনাটা বুঝাতে পেরেছি আপনাদের যদি